রাবড়ি আমাদের সকলেরই প্রিয় এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল একটা ডেজার্ট দুধকে ঘন করে তার মধ্যে ওই দুধ থেকে তোলা সরগুলোকে ফেলেই রাবড়ি তৈরি হয় হুগলি ডিস্ট্রিক্টে রাবড়ি গ্রাম বলেই একটা গোটা গ্রাম আছে চলুন ঘুরে আসি আজকে আমি এসেছি রাবড়ি গ্রামে এখানে বাড়িতে বাড়িতে রাবড়ি বানানো হয় তো সেখানেই আমি চলে এসেছি মা কালী রাবড়ি ভাণ্ডারে এখন রাবড়ি বানাচ্ছেন দুই দিদি তাদের সাথে একটু কথা বলব দিদি তো আপনাদের এই যে রাবড়ি মানে ধরুন আপনাদের কতক্ষণ লাগে মানে একটা করা সাত কেজি এক ঘন্টা লাগে সাত কেজি দুধ সাত কেজি দুধ এক ঘন্টা লাগে আচ্ছা পঞ্চাশ টাকার দুধ ওটা আর একটা দুধ আছে পঁয়ত্রিশ টাকার দুধ ওটা প্রায় দেড় ঘন্টা লেগে যায় আমাদের এক ঘন্টা লাগে পঞ্চাশ টাকা লিটার দুধ আচ্ছা সাত কেজি দুধ এইভাবে মানে দুধটাকে ঘন করতে করতে করতে করতে ক্ষীরটা বার করা হয় না সর বার করা হয় হ্যাঁ এক ঘন্টা লেগে যায় এইভাবে সর বার করে করে আর এই যে মানে মানে দুধ তার ভেতরে ওই সরগুলো বার করে তারপরে আর আবার অন্য কিনবো দুধে ঢালেন নাকি সাত কেজি দুধে ছ কেজির সত তোলা হবে এক কেজি যেটা পড়ে থাকবে ওর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে যে এক কেজি দুধটা থাকবে এই গায়ের সরগুলোকে পিস পিস করে এক কেজি দুধের মধ্যে দিতে হবে আচ্ছা, ওটা আচ্ছা। রাবড়ি কমপ্লিট ওটা যে দুধটা পড়ে থাকবে ওটা রাবড়ির জুস বা ঝোল ও আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি হ্যাঁ আর আর রাবড়ি ছাড়া আপনারা সরভাজাও করেন আমি আর সরভাজা এটাও পাওয়া যায় যেটা বললে করে দেওয়া হয় গরমকাল তো আর কোথায় কোথায় সাপ্লাই হয় আমাদের রাবড়িঘাট তোমার রামপুরি যাদবপুর নাগেরবাজার ঢাকুরিয়া আরে বাবা আর মিষ্টির দোকানেও কি সাপ্লাই হয় নাকি এগুলো সাপ্লাই মানে মিষ্টি মিষ্টির দোকানে আর মানে দু বছর এটা হাইলাইট হয়ে গেছে মানে রাবড়ি গ্রাম মানে হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছে কাস্টমার দিতে আচ্ছা মানে এই যে মেন আজকে হচ্ছে কালকে বেরিয়ে যাবে কলকাতা ও আচ্ছা, আচ্ছা মানে মেন সাপ্লাই হচ্ছে কলকাতা ও আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ, তার মানে এই ধরনের মানে একজন দুজন লোক এখন এত পপুলার হয়ে গেছে বলে আসে কিন্তু মেন মেনলি মিষ্টির দোকানেই সাপ্লাই হয় আচ্ছা শনি রবিবার প্রচুর কাস্টমার আছে প্রচুর শনি রবিবার প্রচুর আছে এই যেমন আজকে আমি শনিবার চলে এসেছি আর তো মানে হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছিলাম যে বিয়ে বাড়িতে ইয়ে বাড়িতেও হয় হ্যাঁ তা ভালো আর আপনাদের এই রাবড়ি মানে আপনাদের কত টাকা কেজি আড়াইশো তিনশো আচ্ছা আচ্ছা সুগার আচ্ছা। ফিটা সাড়ে তিনশো সুগার সাড়ে তিনশো হ্যাঁ, ঠিক আছে খুব ভালো লাগলো হ্যাঁ, জানতে পেরে আর সবাই জানতে পেরে সবাই আরও বেশি আগ্রহী আগ্রহী হবে আর দেখবেন আরও লোক বেড়ে যাবে এখানে একটু বলে নিই রাবড়ি গ্রামটা কোথায় রাবড়ি গ্রামটা হলো হুগলি জেলার গাংপুরে একটা গ্রাম ফুরফুরা শরীফের খুব কাছে এখানে বেশিরভাগ বাড়িতে বাড়িতে রাবড়ি বানানো হয় বলে গ্রামটার নামই হয়ে গেছে রাবড়ি গ্রাম তো এই রাবড়ি গ্রাম যাওয়ার জন্য যদি কলকাতা থেকে যাওয়া হয় মোটামুটি কলকাতা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো কলকাতা থেকে যাওয়া হলে মানে গাড়িতে করে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে কলকাতা বা হাওড়া থেকে আমতা রোড ধরাটাই সব থেকে সুবিধাজনক আমতা রোড ধরে বড়গাছিয়া নামক একটি জায়গা থেকে ডান দিকে যেতে হয় ডান দিকে সিঙ্গুর রোড ধরতে হয় বা হয়তো হাওড়া আমতা লোকাল ধরেও বড়গাছিয়া নামক স্টেশনে নেমে সেখান থেকে যাওয়ার আরও কিছু ব্যবস্থা আছে আর ডানকুনি থেকে আরেকটা সুবিধাজনক উপায় হচ্ছে ডানকুনি থেকে ছাব্বিশে সি বাস চলে লক্ষ্মীগণেশ র্যাবড়ি ভাটায় এখানে এসে দেখলাম এখানে বিভিন্ন ফ্লেভারের রাবড়ি পাওয়া যায় তোমাদের ম্যাঙ্গো রাবড়ি পাওয়া যায় না ম্যাঙ্গো রাবড়ি তারপরে গুড়ের রাবড়ি শীতকালে তারপর অনেক রকম রাবড়ি পাওয়া যায় তো এখানে দিদি দেখলাম যে উনি কদিন আগে দিদি নাম্বার ওয়ানেও গিয়েছিলেন তো সেটা দেখে তো আমার খুবই ভালো লাগলো দিদি নাম্বার ওয়ানেও গিয়েছিলেন হ্যাঁ দিদি তো এখানে এই যে ফ্লেভারের রাবড়ি মানে এই আস্তে আস্তে গরম পড়ছে তো ম্যাঙ্গো রাবড়ি কখন পাওয়া যাবে ম্যাঙ্গো রাবড়িটা পয়সা মাস থেকে আমরা বানানো চালু করি কারণ আমটা না ঠিকঠাকভাবে উঠলে তো করা যাবে না হ্যাঁ এবার আমটা এই উঠা চালু হয়েছে আমরা এবার বানানো চালু করি আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো রাবড়ি সবাইদের সকল মানে সকলে পারে না গ্রামের মধ্যে অনেকেই রাবড়ি হয় ম্যাঙ্গো রাবড়িটা সবাই পারে না ম্যাঙ্গো রাবড়িটা আমাদেরই হয় বেশ স্পেশাল ম্যাঙ্গো আর গুড়ে শীতকালে গুড়ের রাবড়ি রোজ হয় হ্যাঁ গুড়ের না গুড়ের রাবড়ি তো দোকান নেয় না গুড়ের রাবড়ি অর্ডার দিলে তবে গুড়ের রাবড়ি ও আচ্ছা অর্ডার দিলে তবে মানে কেউ যদি কোনো কাস্টমার যদি নেবেন বলেন তখন আমরা বানিয়ে দিই মানে সামনেই বানিয়ে দিই ওনাকে আচ্ছা আর রাবড়ি ছাড়া আর কি হয় সরভাজা হয় আর আর কিছু রাবড়ি সরভাজা ঘি পাওয়া যায় ঘিও পাওয়া যায় এখনো পাওয়া যায় এখন চাইলেও পাওয়া যায় রাবড়ি আনতে আসলে কেউ দাম করবেন না চিনি রাবড়ি নর্মাল এমনি তিনশো টাকা সুগার ফি চারশো টাকা গুড়ের রাবড়ি চারশো টাকা আর ম্যাঙ্গো রাবড়িও চারশো টাকা সরভাজা দশ টাকা ঘি হাজার টাকা কারণ কেউ দাম করবেন না দাম করলে আমরা নিজেরা লজ্জায় পড়বো ভালো লাগলে আপনাদের আসবে আর অনেক বাড়ি হয় আমি বলবো না যে আমার বাড়ি ঘুরে মানে নিয়ে যান আমার থেকে ঘুরে দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা এখানেই নেবেন কারণ ভালো জিনিসের ভালো দাম আছে ঠিক আছে খুব ভালো লাগলো এখানে আজকে দিদি আমাকে আবার সরবাজাও খাওয়ালেন তো খুব ভালো লাগলো আমার সাইকেল চালিয়ে রাবড়িগ্রাম ঘুরতে গিয়েছিলাম গিয়ে বেশ মজা হলো সব বাড়িতে বাড়িতে রাবড়ি সরভাজা ঘি তৈরি হচ্ছে আমিও রাবড়ি সরভাজা খেলাম এবং কিনেও নিলাম টেস্ট দারুণ লেগেছিলো